খৈরুকুম্মান বুক্ষিরাবিল উংসা তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি ঠিক আছে মাশাআল্লাহ হাত নামান হাত নামান ছোট বাচ্চারাও তুলছে হাত ওরা ভাবছে অন্যরাও তুলছে আমরাও তুলি তো মিন বারাকাচিল ইনাস মিন মার আচি মারআতি রুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে আল্লাহ কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায় হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা মা মা তারপর বাবা মান আহাক্তবি হোসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কিনা এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা মা মা তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা এই পৃথিবীটারে যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে না এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোয়ানলা পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে বিষ্ণু বললেন লাউ কাতা জিলদাক জিলদুন মানে হচ্ছে স্কিন বিষ্ণু বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে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 আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দেবে কি আপনার স্ত্রী যদি আপনার এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা কও কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে না এ প্লাস তো স্ত্রীদের সাথে বিষ্ণু ইসা ইসলাম অনেক খুনসুটি করতেন অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা আত্মাহেরা রাদি আল্লাহ আনহাকে বিষ্ণু ইসা ইসলাম এত ভালোবাসতেন তিনি বলতেন রুজিক তো হুব্বাহা আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি খাদিজাতুল কুবরা আত্মাহেরা রাদি আল্লাহ আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত্মাহেরা রাদি আল্লাহ আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন আম্মা যান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আম্মা যান আয়েশা রাদি আল্লাহ আনহা রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা কন না কেন ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী সুবহানাল্লাহ পড়ো একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা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 চিৎকার নাই হই হুল্লোর নাই সুমানাল্লাহ পড়েন এর কারণ এর কারণ খাদিজাতুল বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাহা ইসলাম যখন খাদিজার কাছে আসতেন সারাদিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য ওই ঘরে ঢুকলেই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 এজন্য নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম তো আজকে একেবারে সমাপনী রজনী আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন সুক্রিয়া তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব খতিব আলফাডাঙ্গা থানা জামে মসজিদ ফরিদপুর